হেরে কেমন অনুভূতি লাগতেছে কি এই যে হাসছো যে কেমন অনুভূতি লাগতেছে হাসছি কিসে এই যে খেলায় আমি তো হারি নাই আমি তো খেলি কি বরিশাল একদিন না একদিন কি কি এই যে শুনো দিও না আমাদেরকে এখানে লট অফ মাই আছেন বরিশালের যারা আমাকেও ভালোবাসেন থ্রেড দিয়ে লাভ কি হাসছো স্বীকার করো দিতেছি না তাহলে আইছে শোনো কুমিল্লা পাঁচবার দেখো শোনো পাঁচবার খেলছে তিনবার নিছে কুমিল্লা কাপ তো এর চেয়ে বড় চ্যালেঞ্জ কুমিল্লা কেন বিভাগ হবে না কুমিল্লা হলো স্কিং শিক্ষা বোর্ড আছে বিপিএল আছে অনেক হাজারো বিভাগ আছে যারা বিপিএল এ খেলতে দেখো নাই শুনেন পয়েন্ট আসি লেট মি ফিনিশ মানে আগে টেকা দাও পরে ফিনিশ আগে আমি ফিনিশ করি কথাটা হচ্ছে গেমসটা আমি খেলি নাই হ্যাঁ আর ওরা কালকে খেলা দেখার জন্য ওরা কালকে খেলা দেখার জন্য কোক স্প্রাইট চিপস আমাকে জানাইছে যে ও বরিশাল জিতবে কি তুই খাবার না খাবার আইনা দিছি কোন আদালতে গেলে তাকে দুই পক্ষেরই কথা বলার সুযোগ দেয় এখানে একজন বলবে আরেকজনের সুযোগ দিবে না এটা কিন্তু ঠিক না ঠিক কি না ঠিক না হ্যাঁ আমি মানে আমি সুবিধাবাদী না আমি একদম যেটা লিগেল লিগেল কথা বলি হ্যাঁ। না মানছে টাকা দিবে হ্যাঁ, হ্যাঁ, আমার কথা হচ্ছে খেলার মধ্যে হার জিত অবশ্যই আছে এটা তো মানে বরিশাল তো মানে না আমরা না মানে কে মানে এখন এক একজন মানুষের এক এক রকমের অনুভূতি এখন আমার কাছে যেটা জিজ্ঞাসা করছে আমি এটা বলছি যে আমি হারজিত মানি খেলে আজকে ঠকছে কালকে হার জিততেও তো পারি হইতে পারে কাপটা আমাদের পারে এখন শোনো ঘটনা হয়েছে যে আমরা যদি হারে না যারা হারে আমরা কুমিল্লা পক্ষ থেকে মায়ামি রিসোর্টের পক্ষ থেকে একটা আচার দিই আর কি তানভীর আচার ষোলো আনা আচার কিন্তু তার আগে বলতে হবে সবাই আমার বলছে যে একটা ভিডিও বানান কুমিল্লা ভার্সেস বরিশাল খেলা হয়েছে তো এখন তুমি স্বীকার করো ঠিক আছে আমরা ফাইমের কাছে হারছি না ফাইমের কাছে আচ্ছা তুমি ফাইমের কাছে হারছো এটা কেন আমি ফাইমের কাছে কেন আরে বাপরে খেলছি মনে হয় হ্যাঁ, আমি গেমস এটা কিন্তু আপনারা আমাকে বলছেন যে এই কনসার্ট দিতে তাহলে আমি বুঝি না পেজে পেজে সবাই আমার আর ওর ছবি দিয়ে বেজার আচ্ছা, করতেছে কুমিল্লা ফাহিম মানজিয়া বরিশাল ভাই আমি খেলতেছি না আচ্ছা, আমি দিন শেষে তুই বলি দেও আচার আচার আই লাভ আচার থ্যাংক ইউ তানবীর ভাইয়া দোকানটা দেওয়ার জন্য লস খাওয়ার জন্য আমার খালি আমি আচার খাই টাকা ছাড়া থ্যাংক <laughs> ইউ দেও দেও না না ব্যাপার এটা অনেক কষ্ট করে দূর থেকে করতে হ্যাঁ, এবারের মতো কুমিল্লা জিতে গেছে তো তুমি কি আমি ফাইমার কাছে হেরে গেছি কেন হেরে গেছে আমি কেন বলবো তোমার আমার মধ্যে ওই যে বরিশাল হেরে গেছে তুমি বরিশাল তোমার বাসা ওর বাসা কুমিল্লা তাহলে কুমিল্লা যদি আমি তো আমি তো বলিও নাই তাহলে যে আপনারা খেলেন বরিশাল হই আর কুমিল্লায় আমি বলিও নাই আমি খেলেন পার্টিসিপেন্ট সাপোর্টার ছিলা কিনা আরে সাপোর্টার তো থাকবেই তোমার বাড়ি বরিশাল না বরিশাল সাপোর্টার ছিলা না আমি বরিশাল লুকতে পারবো না কিন্তু আমি কিন্তু বরিশালের মানুষ অনেক ভালোবাসি হ্যাঁ, আমি চাই আমার ভালোবাসেন শোনো আগে কথা বলার সুযোগ দাও আমি বলছি খেলা যে হইতেছে আসলে আমি সেটাও জানতাম না একদম অনেস্টলি এখন খেলা হইতেছে আমি যখন শুনছি কালকে যদি বরিশাল যেত কুমিল্লা হেরে যেত তাহলে শুটটা চেঞ্জ তখন তখন শুট চেঞ্জ হতো আর ফাইম রে 100 বার ফোন দিয়ে জানাইতো কুমিল্লা ফাইনালে উঠবে জিতবে না এটা ইম্পসিবল কুমিল্লা অলওয়েজ চিপস গুলা তোমরা কালকে খেলার মধ্যে খাইছো আর এখন অস্বীকার করতেছো কালকে নিয়ে আসছে এখন তুমি ভাই বলো দিয়ে ভালো লাগতেছ না হ্যাঁ, আপনারা জিতছেন অনেক অসংখ্য শুভেচ্ছা পারলে আপনাদের ফুল নিয়ে এসে আমি শুভেচ্ছা জানাইতাম আর তার থেকে বড় কথা আমি খেলি নাই হ্যাঁ গেম গেমসই তো মানে অনেকজন খেলছেন আমি তো রিল্যাক্স হ্যাঁ। লাগতেছে শরীরটা আজকে অনেক টায়ার্ড ছিলাম এই ভিডিওটা করার পরে রিল্যাক্স লাগতেছে এখানে হ্যাঁ, এখানে শোনো এখানে এবার আমি ক্যামেরাতে আসছি তুমি বলো কি না থাপড়ে বলো না তোমার বিশ্বাস নাই ভাই শোনো বলো কি ফাহিমের কাছে হেরে গেলাম ফাহিমের কাছে হেরে যাই নাই কারো কাছে আমি হেরে যাই নাই আমি আমার জায়গায় ঠিক আছি কয়টা মারলি তুই আমি বুঝি না তা আমি কেমনে বলবো যে আমি ই করছি এক তো নিয়ে আসে না আমার জন্য কিচ্ছু আমরা আচ্ছা, সবাই মিলে আমি বলছি দেখে নিয়ে আসছো মানজিয়া এন্ড আমি বলছি যে আমাকে আমাকে এত মানুষ দেখে আমার শুধু কুমিল্লার দেখে আমাদেরকে হ্যাঁ। এখনো নিয়ে যায় না হ্যাঁ, এটা আমাদের দুঃখ তুমি তুমি আরো বরিশালের জামাই হয়ে এটা বলবা আমার দুঃখ আমি আর বরিশাল আমার নিয়ে জানা তুমি বরিশাল আমি চাই যে আমি চাই যে একটা লঞ্চ ভাড়া করে যাই দুই জায়গায় আছে আমি চাই যে একটা লঞ্চ ভাড়া করে যাই কুমিল্লার জায়গায় অন্য কোনো জেলায় না না আমরা যদি হ্যাঁ, হ্যাঁ। ওরা কথা বলে যে খেলার মধ্যে আছে সমস্যা নেই অন্য দলের সাথে বরিশাল এগুলো বলে দাও শোনো আমরা হারলে কি বুঝতাম জানো আজিজ বুঝ আজিজ বুঝ কি জানো ওদিকে শ্বশুর বাড়ি এদিকে নিজের বাড়ি দুটো নাই আমার হ্যাঁ, বুঝলাই না nothing. It's a game. It's a game. শান্তি চুক্তি চুক্তিতে যেতাম তুমি আগে পাঠাই আমি কি তো দেখে গেছে আমি একটা দে না না তুই একটা না বাবা তুই একটা thanks for watching this video we win the match bye bye কোকো আছে দেখছো বাবা কোকো আছে খেলা দেখছে ভরপুর ভাবে খেলা দেখছে আজকে আচ্ছা তো ইল্লা হ্যাঁ, খাই নাই ভালো হইছে বলে যে আমরা জিতছি আমরা জিতছি কুমিল্লা অলওয়েজ জিতে